শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো ভালো আছি স্যার আপনি কেমন আছেন তা তোমাদের স্কুলে ছাত্র ছাত্রী এত কম কেন স্যার স্কুলে ছাত্র ছাত্রী কম বলেই তো আমাদের লেখাপড়া অনেক গুণ বেড়ে গেছে আমরা তো অনেক ভালো লেখাপড়া করছি ও আচ্ছা তাই নাকি আচ্ছা তাহলে তুমি বলো তো আমাদের দেশের রাষ্ট্রপতি কে স্যার এশরাত কাকা কে বলেছে এশরাত কাকা তোমার এশরাত কাকা কি আমাদের দেশের প্রেসিডেন্ট তুমি প্রেসিডেন্ট কেডা স্যার খালেদা জিয়া আচ্ছা আচ্ছা এই তোমাদের লেখাপড়া আচ্ছা তোমার এই লেখাপড়া নিয়ে তুমি ক্লাস নাইনে উঠলা কিভাবে আমি তো এখন তোমার নাম কেটেই দিব কিন্তু স্যার এই স্কেলের খাতায় তো আমার নামটাই নাই আপনি কাঁদবেন কিভাবে তার মানে তুমি কি বলতে চাও আসলে আমি স্কুলের ছাত্র না আমি একজন রাখাল আমি গরু নিয়ে স্কুলের মাঠে এসেছিলাম স্যার আমাকে তুমি ক্লাসে একটু বসো আজ একজন প্রদর্শক আসছে সে যেন দেখে আমাদের ক্লাসের ছাত্র বেশি তাই সে আমাকে বিশ টাকা দিয়ে ক্লাসে বসিয়ে দিল ওরে আমারে কেউ ধরে জুতো দা ভাইরা আমারে ধরে কেউ জুতো দা ভাইরা রে জুতো দা ভাইরা জুতো দা ভাইরা আমারে ধরে কেউ জুতো দা ভাইরা ছি ছি ছি ছি এই স্কুলের টিচাররা এত নিম্ন নিচে আমি তো এখনই গিয়ে এই স্কুলের প্রিন্সিপালের চাকরিটা খেয়ে দিব তা তোমাদের অফিসটা কোথায় স্যার আমাদের এই রুমটার পিছনে গেলেই আমাদের অফিসটা দেখতে পারবেন তাইলে এই স্কুলের টিচারকে পাবো কোথায় ওই অফিসে পাবো তো জি স্যার পাবেন ওইখানে সে বসে আছে জি মাস্টার সাহেব আপনি নকল ছাত্র নিয়ে স্কুলে ব্যবসা শুরু করছেন এসব কি আপনাকে সরকারের মাসে এত টাকা দেয় আপনি এসব দিয়ে কি করেন স্কুলে একটা ছাত্র নেই কেন আমি তো এখনই আপনার ব্যবসা বন্ধ করে দিব আপনার চাকরিটা আমি এখনই খেয়ে দিব আপনি গিয়ে বাড়িতে বসে থাকেন ওই বেড়া কারে বই দেখাস আমি স্কুলের প্রিন্সিপাল না কোনো শিক্ষক না ওই যে রাস্তার পাশে মদিমালার দোকানটা দেখতে পাচ্ছেন না ওইটা আমার আর এই স্কুলের টিচার আমাকে বললো এখানে দেখতে বসার জন্য আচ্ছা সে আপনাকে কি বলেছে সে আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল এখানে একটু বসেন আজকে একজন প্রদর্শনী আসছে সে জন্য বুঝতে না পারে যে এই স্কুলে কোনো টিচার নেই সে আমাকে জোর করে কিছু টাকা দিয়ে এখানে বসিয়ে রাখলো ও আচ্ছা এই অবস্থা তাহলে স্কুলে প্রিন্সিপালটা কে ওই রাস্তার পাশে যে একটা চায়ের দোকান আছে না ওই চায়ের দোকানে গেলে স্কুলের প্রিন্সিপালটাকে পাবেন সেই আমাকে টাকা দিয়েছিল তা আপনি এই স্কুলের প্রিন্সিপাল হ্যাঁ আমি প্রিন্সিপাল তা আপনি কি আজকে যে একজন প্রদর্শনে আসার কথা সেই নাকি হ্যাঁ হ্যাঁ শালার পুত্তর চাকরিটা আমি খাইতে আসছি আরে ভাই কিসের চাকরি আমি এবার কোথায় চাকরি করলাম আপনি এই স্কুলের প্রিন্সিপাল না সে চাকরিটা আর কি কে বললো আমি স্কুলের প্রিন্সিপাল এই স্কুলের প্রিন্সিপাল তো এই হোটেলের মালিক সে আমাকে বলল তুই আজকে কি ওইখানে প্রিন্সিপাল হিসেবে থাকবি যাতে কি বুঝতে না পারে আর সে এসে যেন বুঝতে পারে যে তুই প্রিন্সিপাল আর এক হাজার টাকা দিয়েছিল বলছিল আপনি আসলে আপনাকে দড়িয়ে দিতে ও আচ্ছা তাহলে দেন না কেন আসলে আমিও নকল প্রদর্শনী প্রদর্শনীটা আমার মামা সে আমাকে পাঠিয়েছে স্কুল প্রদর্শন করার জন্য